সবাইকে আর্নিংস মাস্টারের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হয়তো আপনারা ভিডিও দেখেই বুঝিয়ে ফেলেছেন আমি কি বিষয়ে কথা বলতে যাচ্ছি হ্যাঁ আমি বি নেটওয়ার্কের একটা নতুন আপডেট নিয়ে কথা বলবো বি নেটওয়ার্ক কী আপনারা ইতিমধ্যে অনেকে জানেন এবং বি নেটওয়ার্ক অনেকে মাইনিং করছেন আমার টিমেও অনেকে জয়েন আছেন যারা মি নেটওয়ার্ক মাইনিং করছেন আর যারা এখনও বি নেটওয়ার্ক মাইনিং করছেন না তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে বি নেটওয়ার্কের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে অ্যাপস ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নেবেন এবং বি নেটওয়ার্ক মাইনিং শুরু করবেন দ্রুত কারণ বি নেটওয়ার্কের খুব ভালো ভালো সংবাদ রয়েছে বি নেটওয়ার্ক হচ্ছে আমি জাস্ট নতুনদের জন্য বলছি যারা এখনও বি নেটওয়ার্কের সাথে পরিচিত নয় বি নেটওয়ার্ক হচ্ছে একটা ক্রিপ্টো মাইনিং নেটওয়ার্ক বি একটা ক্রিপ্টোকারেন্সির নাম যেটা আপকামিং আসছে আপনারা যদি পাইয়ের কথা শুনে থাকেন বি অ্যাজ লাইক পাই পাইয়ের মতো একটা কারেন্সি যেটা মাইনিং হচ্ছে এবং আমরা আশা করছি ওদের ভবিষ্যতে এটা মার্কেটে লঞ্চ হবে ট্রেডিং করা যাবে এবং সেখান থেকে আমরা প্রফিট করতে পারবো তো এই হচ্ছে সংক্ষেপে বিয়ের পরিচিতি আমি করিয়ে দিলাম আপনাদের সাথে এবং আপনারা নতুন যদি মাইনিং শুরু করতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখান থেকে লিঙ্ক নিয়ে অবশ্যই আপনারা বিনিয়োগ মাইনিং শুরু করবেন এবং আমার এখানে আমি যে আমার রেফার কোডটা দিয়ে দিব সেটা ইউজ করবেন কারণ রেফার কোড ছাড়া কোনো মাইনিং অ্যাপসেই মাইনিং করা যায় না এটা আমি ভিডিও ডিসপ্লেতেও দিয়ে দেবো এবং আমার ডিসক্রিপশনেও থাকবে সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন সেটা ব্যবহার করে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং তারপরে হচ্ছে আপনারা মাইনিং শুরু করতে পারবেন আজকে আমি বি নেটওয়ার্কের একটা আপডেট নিয়ে কথা বলবো একটা আপডেট এসেছে বি নেটওয়ার্কের সেটা হচ্ছে যে বি নেটওয়ার্ক প্রথম কোয়ার্টারে অর্থাৎ এই বছরের প্রথম কোয়ার্টারে মার্চের মধ্যে তারা কি কি কাজ করেছে এবং কী কী কাজ করবে এরকম একটা ঘোষণা তারা দিয়েছে সেটা নিয়ে কথা বলবো এবং আমি বরাবরই আমার ভিডিওতে বলে থাকি আমার চ্যানেলটা হচ্ছে শেখার জন্য মেইনলি যারা শিখতে চায় নতুন নতুন ক্রিপ্টো মার্কেট সম্পর্কে জানতে চাচ্ছে ভবিষ্যতে যখন বাংলাদেশে ক্রিপ্টো লিগাল হবে তখন যেন তারা মোটামুটি একটা এক্সপার্ট পজিশনে যেতে পারে এবং এক্সপার্ট হিসেবেই ক্রিপ্টো লেনদেন শুরু করতে পারে ক্রিপ্টোতে কাজ করা শুরু করতে পারে সেই জন্যে আমি শিক্ষামূলক ভিডিও এখানে পোস্ট করে থাকি সেই প্রেক্ষাপট থেকেই আমি হচ্ছে আজকে বি নেটওয়ার্কের আপডেটটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং কিছু সেখান থেকে কিছু শব্দ যেটার সাথে আমাদের পরিচিত হওয়া খুব জরুরি আমরা শব্দগুলো রেগুলার ক্রিপ্টো জগতে যারা আছে শুনে থাকি বা অনলাইনের জগতে যারা আছে শুনে থাকি কিন্তু এগুলো বিশ্লেষণ জানি না একটা রেগুলার শব্দ হয়ে গেছে কিন্তু এগুলোর অর্থ কি এই বিশ্লেষণ আমরা জানি না এরকম খুব কম সংখ্যক দুটো একটা শব্দ নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এটা হচ্ছে শুধুমাত্র শেখানোর উদ্দেশ্যে তো চলুন আজকে যে মূল টপিকস সেটাতে চলে যাই আপডেটটা আপনারা বি নেটওয়ার্কের মধ্যে যখন ঢুকবেন বি নেটওয়ার্কের অ্যাপসের মধ্যে যখন ঢুকবেন অ্যাপসের মধ্যে ঢুকেই আপনারা একটু নিচের দিকে গেলে সেখানে দেখতে পাবেন এখানে লেখা আছে preview B network preview B network B network plan for quarter one এই কোয়ার্টার ওয়ানের প্ল্যানটা আমরা আজকে ডিসকাস করব এখানে এটার উপরে ক্লিক করলে ডিটেলসটা ওপেন হয়ে যাবে ডিটেলসটা ওপেন হওয়ার পরে আমরা এটাকে একটু বুঝতে চেষ্টা করব প্রথমে লিখেছে greetings to all pioneers it has been a while since the last news তারা গ্রেটিংস জানিয়েছে স্বাভাবিকভাবে আমরা ওটা পড়ছি না সময় ওয়েস্ট করছি না ভিডিও যত লম্বা করব না এবং প্রথম যে পয়েন্টটা লিখেছে তারা লিখেছে the most anticipated YC will open in this quarter মানে এই কোয়ার্টারেই বি ওপেন হবে এটা আমি আমার আগের একটা বি সংক্রান্ত আগের একটা ভিডিওতেও বলেছিলাম এই এই এই কোয়ার্টারে বি এর যে কেওয়াইসি আছে সেটা ওপেন হবে সেই জন্য আপনারা সবাই আপনাদের আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স আপনি যেটা দিয়েই কেওয়াইসি করতে চান সেটা সাথে রাখবেন এবং আপনারা তো জানেনই কীভাবে মানে সাধারণত কেওয়াইসি করতে হয় তারপর আমি যখন কেওয়াইসি ওপেন হবে একটা ভিডিও দিয়ে দেবো সেভাবে আপনারা কেওয়াইসি করে নিতে পারবেন তারপর তার লিখেছে opening date and required identity documents will be started in our next notice তাদের পর পরবর্তী নোটিশে তারা যে ডেট জানাবে কবে থেকে কেওয়াইসিটা ওপেন হচ্ছে এবং আপনার কি কি লাগবে এটা পরবর্তী একটা নোটিশে তারা জানিয়ে দিবে খুব বেশি দেরি নেই কারণ আজকে আমি যখন ভিডিও রেকর্ড করছি আজকেই হচ্ছে ফেব্রুয়ারির শেষ দিন হয়তো এই ভিডিওটা আমার পাবলিশ করতে করতে মার্চের এক তারিখ হয়ে যাবে তখন অলরেডি আর মাত্র তিরিশ দিন হয়তো সর্বোচ্চ বা একত্রিশ দিন হয়তো সর্বোচ্চ আমাদের বিনিয়োগকে কেওয়াইসি আসতে থাকবে তারপর দুই নম্বর পয়েন্টে তারা লিখেছে we will keep working on the optimisation of the square the square two point zero will soon meet you with better functional experience তাদের তারা একটা স্কোয়ার নিয়ে আসতেছে নতুন নতুন যেটা হচ্ছে টু পয়েন্ট ও ভার্সন এই স্কোয়ারটা আমরা দেখতে পাবো সামনে যাই হোক এটা নিয়ে খুব একটা আমাদের আলোচনা করার দরকার নেই তিন নম্বর পয়েন্টে লিখেছে we have made progress on the presents wallet better which requires efforts to achieve the full functionality of wallet official keep tuned and wait for the wallet official soon এইটা বোঝার আগে এই এই তিন নম্বর পয়েন্টটা বোঝার আগে আমরা চেষ্টা করব যে বেটা ভার্সন এখানে আমি আমি যে প্রথমেই বলেছিলাম যে কিছু বাড়তি কথা আমি বলবো শুধু শেখার জন্য তার একটা হচ্ছে এখানে বেটা বেটা কথাটা নিয়ে আমি একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই তারপরে হচ্ছে আমি তিন নম্বর পয়েন্টটা বোঝাবো বেটা যদি আপনারা বুঝতে পারেন তিন নম্বর পয়েন্টটা বোঝা সহজ হয়ে যাবে বেটা এমন একটা শব্দ যেটা আমরা প্রায় যারা অনলাইনে থাকি অ্যাপস বা ওয়ালেট ব্যবহার করি বিভিন্ন বেটা শব্দটা আমরা শুনে থাকি কিন্তু বেটা শব্দটার সাথে আমি ধরে নিচ্ছি যে আমার বেশিরভাগ যারা দর্শক বন্ধু রয়েছেন তারা পরিচিত নন তারা অনলাইনের জগতে ক্রিপ্টোর জগতে নতুন এই জন্য শুধু আমি নতুনদের জন্য বেটা শব্দটা বিশ্লেষণ করছি আর যারা জানেন তারা তো মোস্ট ওয়েলকাম একটু ধৈর্য ধরে কষ্ট করে দেখবেন কারণ নতুনদের তো জানার অধিকার আছে তা বেটা নিয়ে আমি একটু রিসার্চ করেছিলাম আমি কিছু পড়াশোনা করার চেষ্টা করেছিলাম কারণ শব্দটা আমার কাছে একই রকম ছিল আমি জানতাম বেটা শব্দটা কিন্তু এটার অর্থ জানতাম না আমি গুগলে সার্চ করেছিলাম বেটা শব্দটা লিখে গুগলকে বলেছিলাম যে বেটা আসলে কি আমাকে জানাও গুগল বলেছে a version of a piece of software that is made available for testing typically by a limited number of users outside that is developing it before its general release মানে ব্যাপারটা হচ্ছে কি এটা হচ্ছে সফটওয়্যারের এমন একটা ভার্সন যেটা শুধুমাত্র টেস্ট করার জন্য মার্কেটে ছাড়া হয় এবং এই যে কোম্পানি এটাকে ছাড়ে এই সফটওয়্যারটা ছাড়ে এই টেস্ট ভার্সনটা ছাড়ে সেইটা সেই কোম্পানির বাইরে কোম্পানির ছাড়া বাইরের কিছু সংখ্যক মানুষকে এটা ব্যবহার করার অনুমতি দেওয়া হয় ব্যবহার করার ফলে ইউজাররা ব্যবহার করার ফলে কোম্পানিটাকে ফলো আপ করে যে আসলে এটা সমস্যা কী কী আছে কী কী সমাধান করতে হবে তারপরে এটা ফাইনাল ভার্সন রিলিজ হয়ে থাকে এইটা হচ্ছে বেটা ভার্সন আশা করি আমি বেটাটা আপনাদেরকে বোঝাতে পেরেছি তাহলে যদি বেটা ভার্সন তাই হয় তাহলে আমরা এখন বি এর যে ওয়ালেটটা দেখতে পাচ্ছি এটা বেটা ভার্সন যে কারণে আমরা এখানে খুব কম সংখ্যক টোকেন দেখতে পাচ্ছি কম সংখ্যক কয়েন দেখতে পাচ্ছি এখানে তারা বলেছে তারা খুব তাড়াতাড়ি বি এর অরিজিনাল ভার্সন নিয়ে আসবে তিন নাম্বার যে পয়েন্টটা রয়েছে অফিসিয়ালি তারা বি এর অরিজিনাল বি ওয়ালেটের অরিজিনাল ভার্সনটাকে রিলিজ করবে খুব তাড়াতাড়ি এবং সেটা অবশ্যই ফার্স্ট কোয়ার্টারের মধ্যে এরপরে চার নম্বর পয়েন্টে চলে যাচ্ছে এখানে লিখেছে we have made improvements for some bugs and experience specially for global language to reduce difficulties in using with joint efforts of our community এখানে হচ্ছে আরেকটা পয়েন্ট আমি আলোচনা করব এই চার নাম্বার পয়েন্টটা আপনাদেরকে বোঝানোর আগে বলার আগে আমি আরেকটা পয়েন্ট এখানে আলোচনা করবো আরেকটা শব্দ নিয়ে আমি আলোচনা করব এই শব্দটা যদি আপনাদেরকে বোঝাতে আমি সমর্থ হই তাহলে আপনাদের এই চার নম্বর পয়েন্টটা বুঝতে সুবিধা হয়ে যাবে সহজ হয়ে যাবে এখানে যেটা নিয়ে আমি আলোচনা করব যে শব্দটা সেটা হচ্ছে বাঘ এই বাঘ শব্দটা আমরা যারা অ্যাপস ব্যবহারকারী আছি ক্রিপ্টোর বাইরেও যারা অ্যাপস ব্যবহারকারী আছে তারা বাঘ শব্দটার সাথে পরিচিত কিন্তু আমি মনে করছি যে যারা এই বাক্স শব্দটার ডিটেলস জানেন না বা বাঘ শব্দটার অর্থ জানেন না তাদের জন্য আমি একটু ছোট্ট একটু করে আলোচনা করছি আমি বাঘটাকে গুগলে জানতে চেয়েছিলাম গুগলের কাছে যে হোয়াট ইজ বাঘ গুগল আমাকে বলেছে the term bug refers to mistake in software or other aspects of a program this mistake may reduce and error in the form of unexpected results of erratic behaviour in the best case a bug may only affected software performance in the worst case it may take the software crash বলেছে বাঘ এমন একটা জিনিস যেটা সফটওয়্যারকে ঠিকঠাকভাবে কাজ করতে দেয় না সফটওয়্যারের বিভিন্ন প্রোগ্রামিং যেটা আছে প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা আছে কোডিংটা আছে সেই কোডিংয়ের মধ্যে ঝামেলা করার ফলে দেখা যায় যে তার সব অপশনগুলো ঠিকঠাক মতো কাজ করে না হয়তো কখনো স্লো করে হয়তো কখনো লোডিং হয় না হয়তো কখনো ক্লিক করলে কাজ হয় না একটা বাটনের উপরে ক্লিক করলে বাটনটা কাজ করে না আর এই বাঘ যেটা আছে এটা মানবদের জন্য বলা হয় এক ধরনের ভাইরাস মানে ভাইরাসকে বলা হয় আবার যখন এটা ফসলে আসে তখন এটাকে ইনসেক্ট যেটা আছে এটাকে অনেক সময় সমষ্টিগতভাবে বাঘ দিয়ে বোঝানো হয় তাহলে এই বাঘ শব্দটাই হচ্ছে ক্ষতিকারক এটা কি করতে পারে সফটওয়্যারের ক্ষেত্রে একটা সফটওয়্যারকে ক্র্যাশ পর্যন্ত করে দিতে পারে যেটা গুগল বলছে তো এখানে বাগ অলরেডি আমরা জানি যে বি নেটওয়ার্কের কয়েকটা আপডেট এসেছে এবং সেখানে বাগ কিছু সমাধান হয়েছে আমরা ইতিমধ্যেই যারা অনেক দিন থেকে বিয়ের ইউজার ছিলাম বিয়ের মাইনার ছিলাম আমরা দেখেছি যে বি নেটওয়ার্কের অ্যাপসে অনেক কিছু কারেকশন করা করা হয়েছে অনেক সহজ হয়েছে বি নেটওয়ার্কসটা ইউজ করা এবং আশা করছি যে এই কোয়ার্টারের মধ্যে একটা পরিপূর্ণ ভার্সন তারা নিয়ে আসবে বাঘমুক্ত একটা ভার্সন তারা নিয়ে আসবে সেই রকম তারা বলেছে এই হচ্ছে মোটামুটি ফার্স্ট কোয়ার্টারের জন্য অর্থাৎ মার্চের মধ্যে আমরা বি নেটওয়ার্কের কাছ থেকে কি কি পেতে পারি কি কি পেতে যাচ্ছি সেই আপডেট আর এখান থেকে এই আপডেট থেকে আমরা যে সবচেয়ে আমাদের জন্য আনন্দদায়ক যেটা বুঝতে পারি প্রথমত আমাদের কেওয়াইসি হয়ে যাবে যদি কেওয়াইসি হয়ে যায় আমাদের আমরা যে বিগুলো মাইনিং করেছি সেগুলো আমাদের বি ওয়ালেটে চলে যাবে এবং বির যদি বি ওয়ালেটের যদি ফাইনাল ভার্সন চলে আসে তার মানে সেখানে অনেক টোকেনকে আমরা পাবো যেগুলোতে আমরা সোয়াপ করতে পারবো তাহলে আমাদের বিটা যদি ওয়ালেটে চলে যায় এবং ওয়ালেট থেকে যদি আমরা সোয়াপ করতে পারি তাহলে আমরা ধরেই নিতে পারি যে আমরা হচ্ছে আমাদের অ্যাসেটটা হাতে নিতে পারছি আমাদের অর্থটা হাতে নিতে পারছি এই হচ্ছে মোটামুটি আজকের সুখবর আর আমি ভিডিও শেষে আরও একটা সুখবর আপনাদেরকে দিয়ে রাখতে চাই আপনারা অনেকে আছেন বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করেন নিজের জন্য হয়তো আপনার ফেসবুকে কোনো একটা পেজ রয়েছে বা যে কোনো প্রয়োজনে আপনার একটা ডিজাইন প্রয়োজন হচ্ছে সেটা হতে পারে একটা ভিজিটিং কার্ড হতে পারে একটা ওয়ালপেপার হতে পারে একটা পোস্টার হতে পারে একটা লোগো এইগুলো এই ধরনের ডিজাইন এডিটেবল ডিজাইন গ্রাফিক্স বলেন যাই বলেন এডিটেবল ডিজাইন আপনারা ফ্রিতে পাবেন এগুলো আপনাদের কিনে নিতে হয় আমি এগুলো আপনাদের জন্য ফ্রিতে প্রোভাইড করছি এবং সেই সাথে ওয়ার্ডের জন্য বিভিন্ন ফাইল যাদের দরকার হয় সিবি বা এই টাইপের যে কোনো ফাইল সেটাও আপনি পাবেন এবং সাথে পাবেন হচ্ছে কিছু প্রিমিয়াম কোয়ালিটির কোর্স আপনি যদি অনলাইনে কাজ করতে চান যে বিষয়ে আপনি কাজ করতে চান কাজ শিখতে চান কিনে কোর্স করতে হবে না বা কোথাও গিয়ে কোর্স করতে হবে না এখান থেকে আপনি কিছু মানে বিভিন্ন ধরনের কোর্স আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই সাথে প্রিমিয়াম কোয়ালিটির কিছু সফটওয়্যার আছে এই সব কিছু একসাথে আপনি পাচ্ছেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিব এটা হচ্ছে আমার ব্লগের লিঙ্ক আপনি এই সব কিছু একসাথে সেখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন কোনো কোনো রকম বাড়তি কাজ করতে হবে না কোনো রকম বাড়তি ফিজ দিতে হবে না এগুলো আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে অর্থের বিনিময়ে সংগ্রহ করেছি এগুলো মোটামুটি আমার প্রয়োজন মিটিয়ে এখন এটা আমি আপনাদেরকে দিতে চাই কারণ এটা আমার কাছে রেখে দিলে আমার কোনো লাভ নেই যে আপনাদেরকে দিলে যদি আপনারা কিছু শিখতে পারেন সেখান থেকে তাহলে তো আমার তাতে কোনো লস হচ্ছে না বরং আপনারা কিছু শিখতে পারলে সেটাই আমার মনে করব যে লাভ হলো তো আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার ব্লগের লিঙ্কটাতে ক্লিক করে সেখানে যেতে পারেন এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ডাউনলোড করে নিতে পারেন আস্তে আস্তে সেখানে ডাউনলোড হচ্ছে এবং রিসোর্সে সমৃদ্ধ করা হচ্ছে আপনারা ভিজিট করলে নিয়মিত অনেক কিছু সেখানে হয়তো পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন